ক্লাস স্কুল সহজ করে বাংলা ভাষায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো টুয়েলভ ক্লাস স্কুলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা স্ট্রম শ্রেণীর গুণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব তাহলে বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয়টা কী আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তা বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবে তোমাদের বর্গের যে দুইটি সূত্র ছিল না একটা A plus B whole square আরেকটি A minus B whole square এই দুইটি সূত্র তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে বন্ধুরা এর আগেও আমি সূত্রের ক্লাস নিয়েছি যে কিভাবে সূত্রটা তৈরি হচ্ছে কিভাবে এটা প্রয়োগ করতে হবে এসব নিয়ে যারা আমাদের সেই ক্লাসটি করনি তাদেরকে বলবো আমাদের প্লেলিস্ট থেকে সূত্রে যে ক্লাসটি রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শুরু করে দেই বন্ধুরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ এক এবং উদাহরণ দুই এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা উদাহরণ একে বলা হয়েছে three X plus five Y এর বর্গ নির্ণয় করো কি বলেছে বন্ধুরা three X plus five Y এর বর্গ নির্ণয় করো বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে যখন বর্গ নির্ণয় করতে বলবে প্রথমে অঙ্কটাকে আমাদের আগে উঠাতে হবে উঠানোর পরে এখন বলেছে এখানে যে বর্গ নির্ণয় করে বন্ধুরা হয়তোবা তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না যে বর্গ মানে কি বন্ধুরা বর্গ মানে হলো স্কয়ার বর্গ মানে কি এরকম একটা স্কয়ার কোনো একটি পদের উপরে বা ধ্রুবরাশির উপরে যদি একটি স্কয়ার বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে এর উপর আমাদেরকে হোল স্কোয়ার দিতে হবে তারপরে সমান দিলাম তারপরে এটা একটা পদ হয়ে গেল এটাও একটা পদ হয়ে গেল তাই না বন্ধুরা দুইটি পদের মাঝখানে প্লাস রয়েছে এবং একটা হল স্কোয়ার রয়েছে তাহলে বলো তো বন্ধুরা এটা কি কোনো সূত্রের মধ্যে যাচ্ছে A plus B whole square বা A minus B whole square এই দুইটির মধ্যে হ্যাঁ বন্ধুরা A plus B whole square এই সূত্রেই যাচ্ছে কারণ দুইটি পদের মাঝখানে প্লাস এবং স্কোয়ার রয়েছে এখানেও দুইটি পদের মাঝখানে প্লাস এবং স্কয়ার রয়েছে তাহলে চলো সূত্রটি আমরা প্রয়োগ করে ফেলি এখানে রয়েছে এ স্কয়ার তাহলে এ তো আমরা থ্রি এক্সকে ধরবো আর হচ্ছে বি ধরবো আমরা ফাইভ ওয়াইকে তাহলে আমরা এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম তাহলে এটা যদি এ হয় তাহলে এটা আগে লিখতে হবে তারপরে এর উপরে স্কোয়ার দিতে হবে তাহলে থ্রি এক্সের উপর স্কোয়ার মানেই হলো আমাদের এর উপরে স্কোয়ার তারপরে প্লাস প্লাসই দিব তারপরে সূত্রে টু দিব তারপর এখানে এ রয়েছে এখানে এ ধরছি আমরা থ্রি এক্সকে তাহলে থ্রি এক্স দিব বি রয়েছে এখানে বি ধরছি আমরা ফাইভ ওয়াইকে ফাইভ ওয়াই দিব তারপর সূত্রে প্লাস রয়েছে সে প্লাস সূত্রে বি স্কোয়ার রয়েছে তাহলে বি ধরছি বি ধরছি আমরা ফাইভ ওয়াইকে তাহলে ফাইভ ওয়াই দিয়ে তার উপরে আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে আমাদের বি স্কোয়ার হয়ে গেল তারপরে সমান দিবাম এখানে থ্রি এক্সের উপরে স্কোয়ার রয়েছে বলো তো বন্ধুরা থ্রি এক্স কতবার গুণ হবে থ্রি এক্স আমাদের দুইবার গুণ হবে কারণ এর উপরে স্কোয়ার রয়েছে তাই তাহলে থ্রি এক্স গুণুন থ্রি এক্স বন্ধুরা তোমরা তো গুণ করতে পারো তাই না যে কিভাবে পদের পদে গুণ করতে হয় অবশ্যই তোমরা জানো কিভাবে করতে হয় চলো একটু দেখে আসি তাহলে সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস ধরে নিতে হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে তারপরে সহগের গুণ এখানেও থ্রি এখানেও থ্রি থ্রি আর থ্রিকে গুণ করলে হয় নাইন আর এক্স আর এক্সকে গুণ করলে হয় এক্স স্কোয়ার স্কোয়ারটা কীভাবে আসলো কারণ এক্সের উপরে কোনো পাওয়ার না থাকলে কি থাকে অবশ্যই একটা ওয়ান থাকে এখানেও এক্সের উপর পাওয়ার নেই তার মানে ওয়ান আছে আর গুণের সময় চলকের গুণ করে পাওয়ারের যোগ করে দিতে হয় তাহলে ওয়ান আর ওয়ানের টু তাহলে কত হলো আমাদের নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে দিতে হবে নাইন এক্স স্কোয়ার তারপরে প্লাস প্লাসে দিব তারপরে যে two into three X into five Y এই তিনটি পদকে কি করতে বলেছে গুণ করতে বলেছে কারণ ইন্টু রয়েছে আবার ইন্টু মানেই তো গুণ তাই না তাহলে চলো গুণ করে ফেলি গুণ করার আগে আমাদের যে কয়টা সংখ্যা রয়েছে সেই সংখ্যার গুণ করে নিতে হবে তাহলে চলো আমরা গুণটা করে ফেলি তাহলে এখানে যদি আমরা থ্রি আর টুকে গুণ করি আর ফাইভকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে থার্টি মানে তিরিশ তারপরে এক্স আর ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই বুঝতে পেরেছো বন্ধুরা তারপরে প্লাস প্লাসই দিব তারপরে ফাইভ এক্স সরি বন্ধুরা ফাইভ ওয়াই এর উপরে রয়েছে স্কয়ার তাহলে ফাইভ ওয়াই কতবার গুণ হবে অবশ্যই তোমরা বলবে এটাও দুইবার গুণ হবে কারণ এর উপরে আমাদের স্কয়ার রয়েছে তাহলে চলো গুণটা আমরা করে ফেলি ফাইভ ওয়াই গুণন ফাইভ ওয়াই তাহলে বন্ধুরা গুণের প্রথম কাজ কি গুণের প্রথম কাজ হলো চলকে চলকে গুণ করা তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে প্লাস এখানেও কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে আর এখানে তারপরে সহগের গুণ এখানে সহক ফাইভ এখানেও ফাইভ ফাইভ আর ফাইভকে গুণ করলে হয় টোয়েন্টি ফাইভ আর ওয়াই আর ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার তাই না তাহলে এখানে কত লিখতে হবে আমাদের five twenty five Y square এটাই হলো আমাদের এই অঙ্কের আনসার চলো বন্ধুরা তাহলে পরবর্তী অঙ্কটি আমরা করে ফেলি উদাহরণ দুয়ে বলা হয়েছে যে টোয়েন্টি ফাইভ এর বর্গ নির্ণয় করো বন্ধুরা তোমরা বলো তো একটি পদ দিয়ে কি কোনো বর্গ করা যায় কোনো বর্গের সূত্রে কি তোমরা একটি পদ দিয়ে বর্গের সূত্র শিখেছ অবশ্যই না বর্গের সূত্র যদি হতে হয় তাহলে আমাদের দুইটি পদ লাগবে এখানে তো একটি পদ টোয়েন্টি ফাইভ কি একটি পদ না অবশ্যই একটি পদ তাহলে একটি পদের কোনো সূত্র হয় না এই জন্য আমাদেরকে এই পঁচিশটাকে ভাঙাতে হবে বন্ধুরা তোমরা বলো তো কুড়ি প্লাস ফাইভ মানে বিশ আর যদি পাঁচ আমরা যোগ করি তাহলে কত হবে অবশ্যই টোয়েন্টি ফাইভ হবে আচ্ছা এইবার বলো তো টোয়েন্টি ফোর প্লাস ওয়ান করলে কত হবে অবশ্যই টোয়েন্টি ফাইভই হবে আবার টোয়েন্টি থ্রি প্লাস টু করলে কত হবে টোয়েন্টি ফাইভ হবে তাই না আবার এটা বলো তো টোয়েন্টি সিক্স মাইনাস ওয়ান করলে কত হবে অবশ্যই টোয়েন্টি ফাইভই হবে আবার থার্টি মাইনাস ফাইভ করলে কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো তো বন্ধুরা একটা টোয়েন্টি ফাইভকে আমরা কত ভাগে ভাঙাতে পারতেছি অনেকভাবে ভাঙানো যাচ্ছে তাই না যেমন বিশ প্লাস পাঁচ করলে পঁচিশ চব্বিশ প্লাস এক করলে হয় পঁচিশ তেইশ প্লাস দুই করলে হয় পঁচিশ আবার তিরিশ থেকে পাঁচ যদি আমরা মাইনাস করি তাহলেও হচ্ছে আমাদের পঁচিশ ছাব্বিশ থেকে ওয়ান মাইনাস করলেও হচ্ছে আমাদের পঁচিশ তাহলে একটা পঁচিশকে আমরা বিভিন্নভাবে ভাঙাতে পারতেছি প্লাস দিও আবার মাইনাস দিও বন্ধুরা তোমরা যেইটা দিয়ে করবে সেটা দিয়েই হবে তোমরা যদি প্লাস দিয়ে করো তাহলে প্লাস দিয়ে করলে হবে আবার এরকম মাইনাস দিয়ে করলে তাহলেও হবে তাহলে চলো আমরা প্লাসটা দিয়ে আজকে করি তাহলে বন্ধুরা প্লাস দিয়েও বিভিন্নভাবে এই যে দেখো বিশ আর পাঁচ এখানে তিরিশ আর দুই চব্বিশ আর এক যে কোনো বন্ধুরা পঁচিশকে ভাঙাতে গেলে কি করতে হবে যে কোনো একটা দিলেই হবে তো আজকে আমরা এখানে টোয়েন্টি প্লাস ফাইভ এটা দিয়েই করব। তাহলে কি দুইটা পদ হলো না হ্যাঁ অবশ্যই দুইটি পদ হলো তারপরে বর্গ করতে বলেছে তার মানে এর উপর আমাদের হোল স্কোয়ার দিতেই হবে তারপরে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনের কাজ কি দেখতে হবে এটা কি কোনো সূত্রে পড়েছে নাকি আচ্ছা বলো তো এটা কি কোনো সূত্রে পড়েছে যারা বুঝতে পেরেছ তারা অবশ্যই বলবে যে এটা হচ্ছে A plus B whole square এই সূত্রেই যাবে কারণ এখানেও দুইটি পদ রয়েছে দুইটি পদের মাঝখানে রয়েছে প্লাস তার উপরে রয়েছে স্কোয়ার তাহলে অবশ্যই A plus B whole square এটার মতনই দেখাচ্ছে তাহলে চলো সূত্রটি আমরা প্রয়োগ করে ফেলি বন্ধুরা এখানে বিশকে তোমরা ধরবে এ আর এ ফাইভকে তোমরা ধরবে বি তাহলে এ আর বিটাও পাওয়া গেল তাহলে সূত্রে রয়েছে এ স্কোয়ার তাহলে এ ধরছে আমরা কুড়িকে তার উপরে আমাদের দিতে হবে স্কোয়ার তারপরে সূত্রে প্লাস তারপরে সূত্রে টু তারপরে সূত্রে এ এ ধরছে আমরা কুড়িকে তাহলে কুড়ি দিব তারপরে বি ধরছে আমরা পাঁচকে তো এখানে পাঁচ দিলাম তাহলে A square plus two A B তারপরে প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে বি ধরছে আমরা ফাইভকে তো এর উপরে ফাইভ মানে লিখলাম তার উপরে কি দিতে হবে স্কোয়ার কারণ সূত্রে বির উপরে স্কোয়ার রয়েছে তাই তারপরে কাজটা কি কুড়ির উপরে রয়েছে স্কোয়ার বলো তো বন্ধুরা কুড়ি কতবার গুণ হবে অবশ্যই দুইবার গুণ হবে তাহলে চলো দুইবার গুণ করে ফেলি কুড়ি ইন্টু কুড়ি তাহলে দুই দুগুণ চার আর দুইটা শূন্য তাহলে আমাদের কত হলো চারশো কুড়ির উপর স্কোয়ার করলে আমাদের কত হলো বন্ধুরা চারশো তাই না তারপরে প্লাস প্লাসই দিব এখানে টু ইন্টু কুড়ি ইন্টু ফাইভ রয়েছে তাহলে এই তিনটি পদকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে এই তিনটি পদকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে এখানে দুইশো তারপরে প্লাস প্লাসই দিব তারপরে ফাইভের উপর স্কোয়ার ফাইভ কতবার গুণ দুইবার গুণ তাহলে ফাইভ ইন্টু ফাইভ করলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে আমরা কত লিখব টোয়েন্টি ফাইভ তার পরের লাইনটি কী হবে চলো দেখি এখানে চারশো আর দুইশো আর পঁচিশ মাঝখানে চিহ্ন রয়েছে প্লাস তাহলে তিনটি পদকে কি করতে হবে অবশ্যই যোগ করতে হবে বন্ধুরা এই তিনটি পদকে যদি তোমরা যোগ করো তাহলে হবে আমাদের ছয়শো পঁচিশ এটাই হলো আমাদের এই অঙ্কের আনসার আশা করছি বন্ধুরা তোমরা এই দুইটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বন্ধুরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে তোমাদের বাকি যে উদাহরণগুলো রয়েছে সেগুলো নিয়ে আসব তাহলে তোমরা ভালো থেকো বন্ধুরা খোদা হাফেজ ক্লাস স্কুল সহজ করে বাংলা ভাষায়